বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি একটি হচ্ছে অত্যন্ত খুশির খবর আপনারা হয়তো থাম্বনেইলে এবং টাইটেলে দেখে নিয়েছেন এটি বাংলাদেশে যারা ইউটিউবার রয়েছে তাদের জন্য খুব একটি সুখবর বলা যেতে পারে কারণ আমরা যখন আগে মনিটাইজেশন অন করার জন্য অ্যাপ্লাই করতাম সেটি করতে পারতাম শুধুমাত্র অন্য দেশের আমাদেরকে নাম ইউজ করতে হতো এখন আমরা সেটি বাংলাদেশ ইউজ করেই করতে পারবো তো হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন টেকনোলজি জ্ঞান বাংলা আমি ক্যামেরার সামনে আছি আকুল ভাই আর ক্যামেরার পিছনে অবশ্যই কেউ নাই তো বন্ধুরা আজকের যে ভিডিওটি হবে এটিতে আমি বলবো যে ইউটিউবে একটি নতুন আপডেট যে আপডেটে এখন থেকে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে আপনার মনিটাইজেশন অন হবে এটি খুব একটি খুশির খবর বাংলাদেশ সকল ইউটিউবারদের জন্য তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখিনি সেই যে ওই আপডেটটি সেটি কিভাবে কার্যকর হবে এবং সেটি কি তো বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেলে আর এখানে দেখো মনিটাইজেশন যে অপশনটি রয়েছে সেখানে যাইতে প্রথমে আমরা সেটিংয়ে চলে যাব সেটিংয়ে চলে যাওয়ার পর আমরা চ্যানেলে চলে যাব চ্যানেলে দেখো এখানে কান্ট্রি ইন্ডিয়া রয়েছে ইন্ডিয়া এটা আমরা কিন্তু এখন বাংলাদেশ করে দিতে পারবো আপডেটটা আসলে এটাই এই জায়গাতে আপডেট হয়েছে আমরা আগে এটা ইন্ডিয়া ইউনাইটেড স্টেট ইত্যাদি ইত্যাদি দিয়ে ইয়ে করতাম তো আমরা এখন বাংলাদেশ সিলেক্ট করে সেটা করতে পারবো বাংলাদেশ তো আমরা বাংলাদেশ সিলেক্ট করলাম এবং আগে দেখে আসি এটা কীরকম রয়েছে আমাদের মনিটাইজেশন পেজটি এরপর এনে দিব দেখা যাবে মনিটাইজ মনিটাইজেশন এখানে আমাদের ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করলাম করার পর দেখো যে এখানে আমাদের কিন্তু এই পেজটি রয়েছে যদি বাংলাদেশ সাপোর্ট না করে তাহলে কিন্তু এই পেজটি থাকবে না অন্য একটা পেজ আসবে যে এখানে বলা হবে যে আপনার কান্ট্রিটা দেওয়া যাবে না এই ধরনের একটি লেখা থাকবে তো আমরা এখন দেখব বাংলাদেশ সিলেক্ট করে যে ওখানে কোনো পরিবর্তন আসে কি না যদি পরিবর্তন আসে সেক্ষেত্রে বুঝবেন যে বাংলাদেশকে এখনও সাপোর্ট হয় নাই আর আসবে না যেহেতু ওরা অফিসিয়ালিভাবে বলে দিয়েছে তো আমাদের আগের পেজটাই আসার কথা সেভ আমরা সেভ দিলাম দেওয়ার পর দেখি দেখুন আমরা কিন্তু সেভ দিছি আবার এখানে ক্লিক করলাম আর ধরুন অন্য কোথাও থেকে ঘুরে আসি আবার ক্লিক করলাম মনিটাইজেশনে দেখুন আগের পেজটাই কিন্তু রয়েছে যার অর্থ হচ্ছে আমরা কিন্তু এখন বাংলাদেশ থেকেও মনিটাইজেশন পেয়ে যাব তো এটা একটা অনেক বড় খবর শুধু বাংলাদেশ না এটা শ্রীলঙ্কা এবং নেপাল একই সঙ্গে তিনটি কান্ট্রির জন্য করা হয়েছে আমরা নোটিফাই দেন এলিজিবল তো আমি এখানে একটু ক্লিক করে দিয়ে রাখলাম যখন আমাকে নোটিফিকেশন পাঠাবে যখন আমার এগুলো পূর্ণ হয়ে যাবে তখন আমাকে অটোমেটিক এরা নোটিফিকেশন পাঠিয়ে দেবে ইউটিউব থেকে তো বন্ধুরা এটাই ছিল আসলে আমাদের যে ইয়াটার কথা বললাম আপডেটটার কথা বললাম সেটি তো আপনারা কিন্তু এখন বাংলাদেশ থেকেও এটি করতে পারবেন নো প্রবলেম বাংলাদেশ থেকেও আপনারা এখন মনিটাইজেশন করতে পারবেন এরপরে দেখুন যে মনিটাইজেশন যেহেতু অন করে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা আস্তে আস্তে সুপার সেট যেগুলো থাকে সেগুলোও পেয়ে যাব আবার হচ্ছে জয়েন বাটন একটা থাকে চ্যানেলের পাশে এই সাইডে করে সেই জয়েন বাটনটাও পেয়ে যেতে পারি আরও অনেক ধরনের এক্সট্রা সুবিধা কিন্তু এখন আমরা পাবো কারণ আমরা আস্তে আস্তে কিন্তু ইউটিউবের চোখে একটা ভালো ক্রিয়েটর কান্ট্রি হিসাবে পেয়ে যাচ্ছি ইউটিউব কিন্তু আমাদেরকেও মনিটাইজেশন দিচ্ছে তো বন্ধুরা আজকের আপডেট এইটুকুই তো বন্ধুরা আপনারা এতক্ষণ ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামতটি যদি এখনও নিচের লাল বাটনটি লাল হয়ে থাকে তাহলে অবশ্যই গ্রে করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সাপোর্ট করবেন বাংলাতে সুন্দর সুন্দর যে টেকনোলজির ভিডিওগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে থাবনেইলে এবং টাইটেলে দেখে নিয়েছেন এটি বাংলাদেশে যারা ইউটিউবার রয়েছে তাদের জন্য খুব একটি সুখবর বলা যেতে পারে কারণ আমরা যখন আগে মনিটাইজেশন অন করার জন্য অ্যাপ্লাই করতাম সেটি করতে পারতাম শুধুমাত্র অন্য দেশের আমাদেরকে নাম ইউজ করতে হতো এখন আমরা সেটি বাংলাদেশ ইউজ করেই করতে পারি